শিমগুলো প্রথমে কেটে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর হাফ করে কেটে নিচ্ছি শিম আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার সেদ্ধ করে নিচ্ছি একটা প্যানের মধ্যে জল দিয়ে শিমটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম শিম সেদ্ধ করা হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম শিমটা মিনিট পাঁচেক গরম জলের মধ্যেই রেখে দিয়েছিলাম কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি জল ঝরিয়ে নিচ্ছি শিমটা খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে শিলের মধ্যে নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা চার কোয়া রসুন এক চামচের মতো কালো জিরে নিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা শিম দিয়ে দেব আন্দাজ মতো নুন আমি এটা শিলে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন শিমটা যত ছোট দানার হবে তত কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে আমি একবার বেটে নিয়েছি আরও একবার বেটে নেব যত মিহি করে বাটা হবে তত বেশি খেতে ভালো হবে শিম আমার বেটে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে নেব প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল বাটা বা ভর্তার ক্ষেত্রে সর্ষের তেল কিন্তু মাস্ট আমি একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি পরে আমার এটা গার্নিশিংয়ের জন্যে লাগবে দিয়ে দেব বেটে রাখা শিম বাটা শিম বাটার সময় হালকা একটু জল জল ভাব বেরিয়েছে তো সেইটাকে ভালো করে ভেজে নিতে হবে দেখতে হবে যেন এক ফোঁটাও জল না থাকে শিমটা সেদ্ধ করা হলেও একটা কাঁচা গন্ধ তো থেকে যায় সেই জন্য ভালো করে ভেজে নিতে হবে মিনিট তিন চারেক ধরে আমি নেড়ে চেড়ে এটা ভেজে নেব নুন তো আমি আগে যথেষ্ট পরিমাণেই দিয়েছিলাম আর নুন লাগবে না আপনারা চাইলে এতে দু চারটে চিনির দানা দিতে পারেন দেখতেই পাচ্ছেন জল আগের থেকে অনেকটা শুকিয়ে এসেছে এবং শিম বাটাটা চারদিকে ছিটতে আরম্ভ করেছে এর মানে শিম বাটা আমার প্রায় রেডি হয়ে এসেছে